আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখিয়েছি ইয়ারফোন কিভাবে মাইক্রোফোন হিসেবে পিসিতে ইউজ করবেন প্রথমে আপনার পিসিতে যাবেন সামনের দিক থেকে যদি দেন যে দুইটা পট আছে এখানে দুইটা পটের ভিতরে একটা এই যে দেখেন এই যে মাইক সিস্টেম এই যে মাইক এইখানে আপনার যে ইয়ারফোন এই ইয়ারফোনটা এইখান থেকে ঢুকাবেন ঢুকানোর পরে জাস্ট এই যে এই এই সামনের সাইড দিয়ে কথা বলবেন এখান থেকে কথা বলবেন তাহলে দেখবেন যে পিসিতে আপনার সাউন্ডটা চলে যাবে আপনি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করবেন কিন্তু আপনি যদি এই যে এইখান থেকে কথা বলার চেষ্টা করেন তাহলে পিসিতে সাউন্ড যাবে না আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন